মাহদি আল হাসান আপনি লিখেছেন ছেলেরা কি আংটি চেইন এবং ব্রেশলেট ইত্যাদি পড়তে পড়তে পারবে <clears throat> যদি স্বর্ণের হয় তাহলে সেটি ছেলেদের জন্য পড়া জায়জ নয় কারণ স্বর্ণের ব্যবহার আল্লাহ তালা নারীদের জন্য জায়জ রেখেছেন পুরুষদের জন্য নয় আর পুরুষদের জন্য কেন নয় আল্লাহ বরং যা নিষেধ করেছেন আমাদের জন্য সেটার মধ্যে অবশ্যই কোনো এখনও কোনো কল্যাণ অকল্যাণের দিক আছে কোনো রহস্য ছাড়া <clears throat> আল্লাহ আলমিন কোনো নির্দেশ আমাদেরকে দেননি সেটা আমরা জানি বা না জানি বুঝি কিংবা না বুঝি আজ বুঝি কিংবা কিছুদিন পরে বুঝি অথব ছেলেদের জন্য স্বর্ণের কোনো গহনা ব্যবহার করা যায় নয় স্বর্ণের কোনো কিছু ব্যবহার করা যায় নয় আর আংটি যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে রূপার আংটি ছেলেরা পড়তে পারে আর চেইন ব্রেসলেট সাধারণত এগুলো নারীদের আপনার গহনা নারীদের সাথে সাদৃশ্য যেন না হয় সেই নির্দেশ নবী সাদাম দিয়েছেন আল্লাহ মুতাশাবিহীন আমি রিজা আলবিন নিসা ওই পুরুষদের প্রতি আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হয় যারা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের সাথে মিল রাখে অতএব মেয়েরা যে সমস্ত গহনা পরে সেগুলো ছেলেদের পড়া উচিত নয়